হজরত আব্দুল্লাহ বিন মাসউদ সেই ছিল একজন রাখাল মক্কার মরুভূমিতে কান ইয়াউমাইজিন গোলামান فلم يجاوز الحرم وكان يسرح في شعاب مكة হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এখনো বালেক হয় নাই প্রাপ্তবয়স্ক হয় নাই নাবালেক শিশু সন্তান আরবের মরুভূমিতে সেই ছাগল চালাতো ছাগল চড়াচ্ছিল ওমাহু গানামুন ইয়ারাহ লিসাইয়্যিদ উকবা ইবনে আরবের একজন সর্দার উকবা ইবনে ছাগল ছাড়াতো রাকাল হিসাবে বেতনের বিনিময়ে সেই ছাগল ছাড়াতো সে একদিন দেখতে পেল হজরত আবদুল্লাহ বিনিমা সৌদ বলেন আমি ছাগল ছাড়াচ্ছিলাম হঠাৎ দেখলাম কাহলাইনে আলাই হিমাল আমার কাছে দুজন লোক সুন্দর চেহারা আমার দিকে চটে আসলো মরুভূমিতে অনেক দূর থেকে দেখতে পাচ্ছি আমার দিকে চলে আসতেছে হজরত আবদুল্লাহ বিন মাসুদ বলেন ওই দুইজন ব্যক্তি আমার কাছে যখন আসলো আমি দেখতে পেলাম মিনহুমা তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন তাদের তৃষ্ণা প্রবল হল তারা খুবই তৃষ্ণার্ত হল পিপাসিত হল হাত্তা জাফাত মিনহুমা সফা গরমে তাদের চুলগুলো শুকিয়ে গেল এবং তাদের গলাগুলো শুকিয়ে গেল তাদের কথাগুলো আটকে যাচ্ছিল তারা আমার কাছে এসে দাঁড়ালো আমাকে সালাম দিল ইয়া গুলাম তারা বলল হে বৎস ইহিলি বেলানা মিন হাজি শিয়াহি মা নুতফিউ বিহি জামানা ওয়া নাবুল্লু রুকানা তোমার নিকট তো অনেকগুলো ছাগল আছে তুমি ছাগলের দুধ দিয়ে আমাদের গলাটাকে বিজিয়ে দাও আমাদের শিরা উপশিরাগুলো তুমি শীতল করে দাও ফাকাল গোলাম আব্দুল্লাহ বিন মাসুদ বললাম আফআল এই কাজ আমি পারবো না ফালগানা মুলাইসাতলি এই ছাগলগুলো আমার নয় আমি মাত্র এই ছাগলের আমার উদ্ধার আমি একজনের চাকরি করতেছি আমি ছাগলের মালিক নয় আমি আপনাদেরকে দুধ পান করাতে পারবো না তখন ওই দুইজন লোক অস্বীকৃতি জানালো আমাদেরকে দুধ পান করাতেই হবে তখন তাদের একজন বললেন দুল্লানি আলা শাতিন লাম ইয়ানজু আলাইহা ফাহালু এমন একটা ছোট ছাগল নিয়ে আসো যেই ছাগলের এখন কোনো বাচ্চা হয় নাই এখনো তাদের স্তন উঠে নাই এমন একটা ছাগল ছানা আমাদের নিকট নিয়ে আসো তখন সেই ফাশারাল গোলাম ইলা শাতিন সাগীরাতিন তার পাশ থেকে একটি ছোট ছাগল নিয়ে এলো নেওয়ার পরে তাদেরকে দিল তাদের একজনে ওই ছাগলের পা গুলো বেঁধে ফেলল আরেকজনে নিজের হাত দিয়ে ওই ছাগলের স্তনের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন হাতটা মশাহ করে দিলেন সেই বলল ওই হাতটা মশাহ করার সময় বিসমিল্লা পড়লো বিসমিল্লা পরে যখন ওই ছাগলের স্তনে হাত যখন বলাই দিল সাথে সাথে ওই ছাগলের স্তন গুলো এমন ভাবে বড় হয়ে গেল ওই স্তনের মধ্যে প্রবল ভাবে দুধ আসা শুরু করলো এমন ভাবে দুধ আসলো ওই ছাগল দুধের বেতায় চিৎকার করতেছে তখন হাজারান দৌড়ে গিয়ে একটা পাথর নিয়ে আসলো পাথর নিয়ে এসে ওই থেকে দুধ দোহন করলো দুধ করে তারা দুজনেই এবং হজরত মাসুদ বলেন আমাকেও পান করালো আমাকে পান করার পর আমি বিশ্বাস হচ্ছে না এটা কি ঘটনা ঘটে গেল এটা কি ঘটনা ঘটে গেল যে ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না না শুধু হাতটা স্পর্শ করার কারণে দুধ এসে গেল তারা দুজনে দুধ পান করলো আমাকে দুধ পান করালো একে আজীব ঘটনা এমন আজীব ঘটনা জীবনে শুনি নাই আজকে আমি সচক্ষ দেখলাম তখন আমি তাদের ব্যাপারে জানতে গেলাম যেই হাত দুধের স্থানে দুধ লাগিয়ে সেখানে দুধ সৃষ্টি করে পেলেন তিনি হচ্ছেন রহমতুল্লিল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ তিনি হচ্ছেন মুহাম্মাদুল সৈয়দুল কৌনাইনি ওয়াসাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন উচ্চ অবস্থায় আর যিনি তার সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন আমার নবীর প্রিয়তম সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক উচ্চ অবস্থায় বলুন হজরত আবদুল্লাহ বিন মসুদ বলেন আজকে আমাকে বলে যেতে হবে আপনারা কোন মন্ত্র পড়ে এই ছাগলের স্তনে হাত দিয়েছেন সেখানে ধূত এসে গেল সেই মন্ত্র আমাকে শিখাতে হবে ওই মন্ত্র আমি শিখতে চাই তখন নবীজি বললেন ইন্দাকা গোলামুল মুআল্লাম এটা তো শিক্ষিত বালক এটা কোনো সাধারণ ছাগল বা কারণ নয় এটি হচ্ছে অসাধারণ মেধার অধিকারী আব্দুল্লাহ বিন তাকে বলল তুমি যদি এই ইসিম যদি শিখতে যাও তোমাকে প্রথমে মুসলিম হতে হবে কালিমা পড়তে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে ঘটনা আমি সচক্ষ দেখেছি এখানে আর আমাকে চিন্তা করতে হবে না সাথে সাথে নবীর হাত লেগে কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন হজরতে আবদুল্লাহ বিন মাসউদ আমার নবীজি বললেন যদি তোমরা যে তালাওয়াত আল্লাহকে খুশি করতে চাও আল্লাহ যেভাবে কোরআন নাসিল করেছেন জিব্রাইল যেভাবে কোরআন নাসিল করেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করেছি সেইভাবে যদি তোমরা তেলাওয়াত করতে চাও আবদুল্লাহ বিন মাসউদের মতো করে তোমরা কোরআন তেলাওয়াত করে উচ্চাওয়াজ দিয়ে মক্কার ভিতরে কোরআন তালাওয়াত শুরু হয়ে গেছে ওহি নাজিল হয়ে গেছে এবার নবীজি গোপনে গোপনে এই কোরআনের বাণী মক্কার গড়ে গড়ে পৌঁছে দিচ্ছেন নীরবে নীরবে চুপে চুপে ইসলামের প্রচার শুরু হয়ে গেছে যে কোরআন তালাবাদ শোনেন তারা তো আরব পাশাপাশি কোরআন তালাবাদ শোনা মাত্রই বলে এটা কোনো মানুষের কালাম নয় এটা আল্লাহর কালাম